হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চ্যানেল আইএসটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের সি ড্রাইভ ক্লিন আপ করবেন তাহলে চলুন দেখা যাক কীভাবে সি ড্রাইভ ক্লিন আপ করতে হবে বন্ধুরা আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আমাদের কিবোর্ডের উইন্ডোজ আর এ প্রেস করতে হবে এই দেখুন উইন্ডোজ আর প্রেস করার পর এরকম একটা রান অপশন আসবে রান অপশনে গিয়ে আমরা টাইপ করব টিই এমপি ট্যাম্প হ্যাঁ ট্যাম্পে টাইপ করার পর তো আমরা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো জাঙ্ক ফাইল আসবে আপনাদের জাঙ্ক ফাইলগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সবগুলোকে ডিলিট করে দেবেন আমি অ্যাকচুয়ালি ডিলিট করে ফেলেছিলাম আগে এটার জন্য আমার এখানে দেখাচ্ছে না সো আপনাদের যখন দেখাবে আপনারা কন্ট্রোল অ্যা দিয়ে সিলেক্ট করে সবগুলো জাঙ্ক ফাইলকে ডিলিট করে দেবেন এখান থেকে ওকে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব ডিলিট করার পরে তারপর আমরা আবার উইন্ডোজ আর এফ প্রেস করব কিবোর্ডের তারপর আমরা টাইপ করব পার্সেন্ট টেম্প পার্সেন্ট এ দেখুন পার্সেন্ট টেম্প পার্সেন্ট তারপর ওকেতে ক্লিক করব তারপর আমরা কন্ট্রোল এয়ার দিয়ে সবগুলোকে সিলেক্ট করব জাঙ্ক ফাইলগুলোকে সিলেক্ট করে এই সবগুলোকে এখান থেকে আমরা ডিলিট করে দেবো এখান থেকে এই দেখুন আমার জাঙ্ক ফাইলগুলো এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে আপনারা সবগুলোকে সিলেক্ট করে স্কিপ করে দেবেন এখান থেকে বন্ধুরা যেসব ফাইল মানে ডিলিট মানে হতে চাচ্ছে না সেগুলোকে বারবার ট্রাই করার প্রয়োজন নাই মানে সেগুলো আসলে থেকে যাবে কম্পিউটারে সেগুলো ডিলেট হবে না ওকে ফাইন যেগুলো হবে না সেটার জন্য আমরা ট্রাই করব না আমরা তারপর বের হয়ে যাবো এখান থেকে তারপর আমরা আবার উইন্ডোজ আরে প্রেস করে আমরা ট্যাপ করব আর পিআরই এই দেখুন চলে আসছে আর P R E F E T C S prefetch okay তারপর আমরা ওকেতে ক্লিক করব ওকেতে হওয়ার পরে এখানে দেখেন কতগুলো জাঙ্ক ফাইল আসছে এই সবগুলোকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা সবগুলোকে এখান থেকে ডিলিট করে দেব দেখুন সবগুলো ডিলিট হয়ে গেছে স্কিপ করে দেবেন কিছু ফাইলে যেরকম থাকবে যেগুলো ডিলিট হতে চায় না সো আমরা সেগুলোকে ডিলিট করার চেষ্টা করব না সেগুলো ডিলিট হবে না আমরা বের হয়ে যাব এখন তো আমরা এখন দেখেছি temp percent M percent and prefetch এই তিনটার মাধ্যমে আমরা আমাদের জাঙ্ক ফাইলগুলোকে ডিলিট করেছি ওকে বন্ধুরা আমরা এখন যেটা করব আমাদের এই যে দেখেন search type here to search যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব কিবোর্ডে যাবো এখানে ক্লিক করব করে এখান থেকে আমরা টাইপ করব ডিস্ক ক্লিন আপ এই দেখুন ডিস্ক লিখার সাথে সাথে চলে আসছে ডিস্ক ক্লিন আপ যে সফটওয়্যারটা আছে আমরা এটাতে যাব এটাতে ক্লিক করব আমরা আচ্ছা এটাতে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে এই দেখুন সি ড্রাইভ এখানে অনেকগুলো আপনাদের ইয়ে থাকবে তার মধ্যে আপনারা সি ড্রাইভটাই সিলেক্ট করবেন যেহেতু সি ড্রাইভটা ফাঁকা করতে চান ওকে সি ড্রাইভটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে দেখেন এটা ক্লিন হচ্ছে এখান থেকে ওকে তারপর এখানে আমরা ভিতরে যাব ভিতরে যাওয়ার পরে কিছু মানে জাঙ্ক ফাইল থাকবে ফোল্ডার থাকবে যেগুলো আপনার হচ্ছে এরকম সিলেক্ট করা আছে আমার এখানে আপনাদের এখানে এরকম আনসিলেক্ট করাও থাকতে পারে যদি আনসিলেক্ট করা থাকে এভাবে সিলেক্ট করে নেবেন এভাবে সিলেক্ট করে নেবেন সবগুলোকে সিলেক্ট করে তারপরে দেখেন এখানে clean up system files clean up system ফাইলসে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আবার সিডেপটা আসবে অপশানটা আসবে যদি আপনি এখান থেকেও ডিলিট করতে চান করতে পারবেন বাট আমাদের তো ওখানে গুরুত্বপূর্ণ জিনিস রাখা আছে তার জন্য আমরা ওখান থেকে ডিলিট করব না আমরা সিডেপ থেকে অপ্রয়োজনীয় আননেসেসারি <clears throat> যে ফাইলগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দেবো এখান থেকে তারপর আমরা এখানে ওকেতে ক্লিক করব আচ্ছা ওকেতে ক্লিক করার পরে দেখেন এটা আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করব ভিতরে যাব আমরা এখন দেখুন ঠিক ভিতরে চলে আসছি আবার এখন আমরা আনসিলেক্ট করা যে ফাইলগুলো আছে সবগুলোকে আমরা সিলেক্ট করব দেখেন যে এইভাবে সিলেক্ট করব আপনাদের হয়তো বা এরকম আনসিলেক্ট করা থাকতে পারে এভাবে সিলেক্ট করে নেবেন সবগুলো ফাইলকে সিলেক্ট করে তারপর এই ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে লিখে আসছে কি দেখেন I sure you want to permanently delete this file হ্যাঁ আমরা তো অবশ্যই ডিলিটই করতে চাই এই জাঙ্ক ফাইলগুলোকে ডিলিট করে দেবো আমরা delete files the disk clean up unnecessary ফাইলগুলোকে আমরা এখন ডিলিট করে দিচ্ছি দেখুন আননেসেসারি ফাইলগুলো ডিলিট হয়ে গেছে এখন আমরা যদি যাই আমাদের সি ড্রাইভে সি ড্রাইভে গিয়ে দেখুন আমরা এখন যাব আমাদের এই যে আমাদের সি ড্রাইভের কী অবস্থা fifty eight point four GB পর্যন্ত ফাঁকা আছে ফ্রি আছে আমাদের এটা ওকে তো আমরা এখন সিডাবের ভিতরে যাব একটু এটার ভিতরের অবস্থানটা আমরা একটু ক্লিয়ার করব আমরা একটু অপটিমাইজিং করব এখন সিডাবের <clears throat> ঢোকার জন্য আপনাকে কিবোর্ডের আপনার হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করুন প্রপার্টিজে যান প্রপার্টিজ থেকে আপনারা টুলসে আসেন টুলসে এসে দেখেন এই যে অপটিমাইজ একটা অপশন আসছে টুলসে গিয়ে অপটিমাইজে ক্লিক করবেন এই অপটিমাইজে গিয়ে ক্লিক করবেন অপটিমাইজে ক্লিক করার পরে এই দেখেন সি ড্রাইভটা আছে যদি অন্যটা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা সিলেক্ট করে নেবেন সি ড্রাইভটা এই যে এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করে তারপরে অপটিমাইজে ক্লিক করবেন আবার দেখুন অপটিমাইজে ক্লিক করার পরে এখন আমার অপটিমাইজিং হচ্ছে আমার এটা এখন অপটিমাইজিং হচ্ছে যখন আমার ফুল অপটিমাইজিং হয়ে যাবে তখন আমার এটা এই যে নিচে যেগুলো আছে এইগুলোর মতো দেখাবে ওকে জিরো পার্সেন্ট এরকম দেখাবে হ্যাঁ অপটিমাইজিং কমপ্লিট হয়ে গেলে এরকম দেখাবে সো আপনাদের যখন এরকম হবে দেখাবে তখনই আপনারা ক্লোজে ক্লিক করে বের হয়ে যাবেন তো আমি আসলে ভিডিওটা লম্বা করব না তার জন্য আমি এখন ক্লোজে ক্লিক করে বের হয়ে যাব আপনারাও আপনাদের যখন এরকম ওকে জিরো পার্সেন্ট হবে সম্পূর্ণটা কমপ্লিট হওয়ার পরে অপটিমাইজিং তারপরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন ক্লোজে ক্লিক করে তো আমি এখন বেরিয়ে যাব ক্লোজ ইট ক্লিক করে তারপর এখানে ওকেতে ক্লিক করব আচ্ছা তো দেখুন আমি এখন এখান থেকে বের হয়ে যাব আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনাদের যেটা করতে হবে যদি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা থাকে অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা থাকে এরকমভাবে অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা থাকে সেগুলোকে আপনারা আনইনস্টল করে দিবেন যেমন এভাবে আপনারা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে আনইনস্টল করে দিতে পারেন মাউসের এখান থেকে যেতে পারেন অথবা ভিতর থেকে গিয়ে আপনারা আপনাদের অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনইনস্টল করে দিলে আপনার যে সি ড্রাইভ আছে আপনার যে সি ড্রাইভ আছে এই সি ড্রাইভটা ফাঁকা হবে আপনার সি ড্রাইভ যত বেশি ফাঁকা থাকবে তত বেশি আপনার কম্পিউটার বা ল্যাপটপ তত ফাস্ট কাজ করবে আপনি তত বেশি আরাম করে কাজ করতে পারবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ স্লো থাকবে না ফাস্ট কাজ করবে আপনি যখন যেখানে যেতে চান স্পিডে যেতে পারবেন <clears throat> ঠিক আছে বন্ধুরা তো আজকে এই পর্যন্তই রইল আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি হচ্ছে আইএস চ্যানেল আইএসটি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের এই ভিডিওটাতে কোনো কাজে না লাগে বা যদি ডিস্ক যদি আপনার সিট যদি ক্লিন যদি কমপ্লিট না হয়ে থাকে ঠিক আছে তাহলে আপনারা আমার পরবর্তীতে আরেকটা ভিডিও আমি বানাবো ঠিক আছে সেটা আপনারা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত রইলো ভালো থাকেন আল্লাহ হাফেজ